আলাইকুম আউটসোর্সিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আমরা এখন শিখব স্ক্রিনার চিপ অ্যাডভান্স ইন্টারনেটের একটি টিউটোরিয়াল স্পিনার চিপ আসুন আউটসোর্সিং ট্রেনিং সেন্টার অ্যাডভান্স ইন্টারনেটের কোর্সটা আমরা সম্পূর্ণ প্রোভাইড করবো আপনাদের জন্য স্পিনার চিপ স্পিনার চিপ কাকে বলে যে স্পিনার চিপের মাধ্যমে আমরা একটা আর্টিকেলকে বিভিন্নভাবে রিডাইট করতে পারবো বিভিন্ন কাজে আমাদের blog posting article posting URL posting বিভিন্ন কাজের জন্য আমরা কি একটা আর্টিকেল আমাদের অ্যাসাইনমেন্ট তৈরির কাজে বিভিন্ন কাজে তৈরি করা হয় একটা আর্টিকেলকে বিভিন্ন রূপ ধারণ করার জন্য চলুন আমরা কীভাবে স্পিনার চিপ ইউজ করব ডাউনলোড করব এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব প্রথমে গুগল আমরা মজিলা ফায়ারবক্স ওপেন করব Google sorry Google Chrome use করব ওপেন করব হ্যাঁ ওপেন হইল আমরা গুগল সার্চ বারে লিখব SPI spinner chief spinner chief লিখে সার্চ দেব স্পিনার চিপ লিখে সার্চ দেওয়ার পর আমরা স্পিনার চিপ আসলো এই ওয়েবসাইটটা আসবে আমরা প্রথম ওয়েবসাইটে ঢুকলাম এবার পর আসুন আমরা গেটে ফ্রি স্পিন আছে আমরা ফ্রি ভার্সন ইউজ করব আমরা টাকা দিয়ে ইউজ করব না তো আমরা ক্লিক করব ডাউনলোড ডাউনলোডে ক্লিক করার পর নাম দিব আমি নেম দিলাম নজরুল এবং কি ইমেলটা আমি দিব আমি ইমেলটা দেওয়ার পর আমাকে কি একটা ইমেলে মেসেজ দিবে পেড ফ্রি ভার্সনের জন্য মেসেজ দেওয়ার পর আমি আমরা একটু ওয়েট করব হুম ইউ স্যান্ড মেল আমাকে মেলটা স্যান্ড করা হয়েছে ওকে আমি এখন জিমেইলে যাব আপনার জিমেইল অ্যাকাউন্টটা ওপেন থাকতে হবে জিমেইলে যাওয়ার পর আসুন আমার জিমেলটা ওপেন হইলো হোয়াইট হেড বক্স থেকে আমাদের কাছে একটা মেল যাবে হোয়াইট হেড বক্স থেকে আমাদের কাছে একটা মেল যাবে আপনারা এখানে না পাইলে স্পামে পাবেন স্পামে পাবেন আমি মেসেজটা ওপেন করলাম ওপেন করার পর আমাকে একটা লিঙ্ক দিল এই লিঙ্কে জ্বালাম যাওয়ার পর আমাকে ডাউনলোড করতে বলবে আবার আমি ক্লিক করব হোয়াইট হেড বক্স নামে একটা সফটওয়্যার আমি ডাউনলোড করে নিব এখানে ক্লিক করলে আমার সফটওয়্যারটা ডাউনলোড হবে আমি আমার এখানে যেহেতু ডাউনলোড করা আছে আমি ক্যান্সেল করে দিচ্ছি আপনি এটা ডাউনলোড হয়ে গেলে ডাবল ক্লিক করবেন রান রান দেওয়ার পর নেক্সট নেক্সট দিলে এটা সেট হয়ে যাবে তো আমরা এটা সেট হওয়ার পর ওপেন করবো কীভাবে ওপেন করব হোয়াইট হেড বক্স এই white head box right button click করবো থাকবে এই হোয়াইট হোয়াইটেড বক্সে পাবেন এগুলো সাজেস্ট করবে দেখেন search engine Bing Yahoo Google proxy server proxy server হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড সফটওয়্যার বিভিন্ন কিওয়ার্ডকে কীভাবে লিখবেন এসইউর কাজে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা software free SEO software Alexa ranking বিভিন্ন ধরনের সফটওয়্যার এখানে কি এখানে ক্লিক করার পরে সেম এরকম উইন্ডোজটা আসছে আসবে আমি কি মেইল দিয়ে লগ করে নিব আপনারা মেইলে রেজিস্ট্রেশন নাও আমার এখানে আসছে চলে আসছে এটা এখন স্পিনার ফোর কাজ করতেছে স্পিনার চিপ আমি আবারও বলতেছি এটা কি বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলোকে আর্টিকেলগুলোকে বিভিন্নভাবে লিখবে মূল ভাষা একই রেখে বিভিন্নভাবে লিখবে লোড থেসার ফাইল আপনি লোড থেসার ফাইলটা লোড করে নেবেন কারণ ফাইলটা লাগবে যে আপনার আর্টিকেলটা তো এরকম আসবে আমার উইন্ডোটা আসার পর থেজার প্রাইড লোড হওয়ার পর উইন্ডোটা আসছে আসার পর আমি একটা আমার এখন কি লাগবে আর্টিকেল একটা আর্টিকেল নিয়ে আসি ডিফল্টভাবে আপনাদের জন্য বিভিন্ন অপশন দেখবেন দেখেন ফাইল ফাইলে ক্রিয়েট ওপেন সেভ এক্সপোর্ট তারপর এখানে অনেক কিছু আপনারা ইউজ করতে পারবেন না ফ্রি ভার্সন বলে এখানে edit select all select copy paste edit যেগুলো এমএস ওয়ার্ডে পাবেন আপনারা তারপরে স্ক্রিন ফ্রি অনেকগুলো এখানে টুলস এবং ম্যাটেরিয়ালস হ্যাঁ এখন একটা দুঃখের বিষয় হচ্ছে যে আপনাদের কি ফ্রি আপনি যদি একটা ওয়ার্ডের সিনোনেম খুঁজে না পান তাহলে এখানে লিখে ডাবল ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে অনেকগুলো সিনোনেম শো করবে এটা আপনার স্টাডির ক্ষেত্রে অনেক ফাইল থেকে ডট ফাইল থেকে এটা দেখানো হচ্ছে এখন আসেন আমরা একটা আর্টিকেলকে বিভিন্নভাবে স্পিন করব এটাই হচ্ছে মূল কাজ এবং কি এখানে আরও অনেকগুলো টুলস আছে আপনারা যদি এটা প্রয়োজন মনে করেন তাহলে লাইসেন্স করে নিতে পারেন বিভিন্নভাবে লেখা মূল ভাবটি থেকে একটা লেখাকে বিভিন্নভাবে লেখা এখন আমি লেখাটা নিয়ে আসলাম এখন স্পিনে ক্লিক করবো স্পিন ক্লিক করার পর আসেন স্পিন ক্লিক করার পর আমি এই সিনট্যাক্স অটো আমি তুলে দিল এই সিনট্যাক্সটা তুলে দিয়ে আমি এখানে একটা আর্টিকেল কয়বার করে সিনোনিমটা দিলাম আমার দশটা ওয়ার্ড দশটা ওয়ার্ডে আমি স্পিন দিলাম দেখেন আমার এর আসছে উইথ ইন স্টেপ আমার দশটা আর্টিকেল নিয়ে আসছে বিভিন্নভাবে ও লিখে নিয়ে আসছে আপনাদের জন্য স্পিনে ক্লিক করলাম স্পিনে ক্লিক করে আমি দশটা আর্টিকেল দিলাম আর্টিকেল দিলাম আর্টিকেল অ্যামাউন্ট দশটা দিলাম ঠিক আছে আমার এখানে ব্যাকেট দিবে কিনা স্পিন ওয়ার্ডে কি অটো ব্যাকেট পড়বে কিনা দরকার নাই আমি তখন ব্যাকেটটা মুছতে হবে তো আমি জেনারেলি যেটা স্পিন করে নিয়ে আসছে আমাদের জন্য ঠিক আছে স্পেন স্পেনে গিয়ে আমি আবার দেখেছি স্পেন সিনট্যাক্স দিলে কি হয় দেখেন একটা আর্টিকেল দিছে স্পেন সিনট্যাক্স দিলে আমাকে একটা আর্টিকেল স্পিন আসছে বিভিন্নভাবে লেখাটা লিখে নিয়ে আসছে তো এই লেখাটা আমি কি আমি বিভিন্ন আর্টিকেলে আমার ফেসার ফাইলগুলো যদি ডাউনলোড হয় ভালো করে তাহলে আমাকে কাজটা যথেষ্টভাবে করে দিবে তো আমি এখান থেকে কপি করে নিয়ে বিভিন্ন সাইটে বা ওয়ার্ডে ফেস্ট করে বিভিন্ন সাইটে থ্রি যারা কাজ করবেন বা আর্টিকেল রাইটিংয়ের কাজ করবেন যারা তাদের জন্য একটু কি গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো টুলস এবং সেটিংস আছে আপনারা এটা ইউজ করতে পারবেন ইউজ করে দেখে নিয়ে এবং আর এখানে স্পিনার সিপ এটা আমি দেখালাম ফোর ভার্সনটা তারপরে আমার আরেকটা ভার্সন আছে এটা হচ্ছে কি স্প্লিন যাচ্ছি ফিল দুইটা ভার্সন দুটোটা ভার্সনই দেখাচ্ছি আমি এটা রান করতেছি এটা রানটা একটু অন্য ধরনের ওকে হ্যাঁ, দিলাম go to the screen and use করলাম ওপেন করলাম ওপেন করার পর আমাকে কি সেমভাবে কি একটু মানে, সামান্য সেটিংস ব্যবধান আছে এটা মেজর কোনো ব্যবধান নেই শুধু একটা স্ক্রিন আছে ফোর আপডেটেড ভার্সন অবশ্যই অবশ্যই এটা মনে রাখতে হবে যে আপনাকে নেট কানেকশন অ্যাভেলেবেল রাখতে হবে যদি নেট কানেকশন না থাকে তাহলে আপনার এই সফটওয়্যার কাজ করবে না যদি নেট কানেকশন না থাকে কাজ করবে না আমি দুইবার দেওয়াতে দুইবার ওপেন হয়ে গেছে ফাঁস দিলাম মানে ফাঁসভাবে আপনাকে রিডাইট করে দিবে স্পিন ওয়ার্ড ব্যাকেটস আমার ব্যাকেটটা লাগবে না অটো স্পিনটা দিয়ে দিব এখানে অরিজিনাল ওয়ার্ড মানে do not use original word use করা লাগবে না তারপরে এটা তুলে দিব রিপ্লেস ওয়ার্ড দিব আরও কিছু আচ্ছা ওগুলো ইউজ করতে পারবেন না ওগুলো দরকার নাই আপনি জাস্ট এখানে স্ক্রিনে দিলে এটা অটো স্পিন করে নিয়ে আসবে একটা উইন্ডো নিয়ে আসবে আপনাকে স্পিন করে দশটা আর্টিকেল নিয়ে আসছে আমাদের জন্য বিভিন্নভাবে লিখে মূল ভাব ঠিক রেখে ভিন্ন উপায়ে ধন্যবাদ বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আসবো চ্যানেলটা